পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন এই দুইটা টার্মের সাথে কি আমরা সবাই পরিচিত এখন এই কোয়েশ্চেনটা করলেই সবাই বলবে যে আপনি কি পাগল হয়ে গেছেন no so public speaking and presentation এটা নিয়ে আমরা কম বেশি সবাই কিন্তু প্রবলেম ফেস করি যারা আমরা বিগিনার আছি ইউনিভার্সিটিতে গিয়ে যখন প্রেজেন্টেশন দিতে বলা হয় তখন কি হয় সামনে গেলে হাত পা কাঁপে যে এত জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে এক একটা চোখকে বা এক জোড়া চোখে কিন্তু হিউম্যান ক্যামেরা বলা হয় তাই না তাহলে কতগুলো ক্যামেরা আপনাকে রেকর্ড করছে হ্যালো আসসালাম আলাইকুম everyone this is Miss Srabanti Bhattacharjee so আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা বিগিনার আছেন তারা কিভাবে খুব সহজেই প্রেজেন্টেশন আর পাবলিক স্পিকিং এটা শুরু করতে পারেন ওয়েল সো ফার্স্টে আপনাকে একটা যে টপিক থাকবে সেই টপিকটা সম্পর্কে এনাফ নলেজ গ্যাদার করতে হবে ফর এক্সাম্পল আপনি আজকে প্রেজেন্টেশন দিবেন একটা রুম নিয়ে তাহলে সেই রুমটা সম্পর্কে আপনাকে এনাফ নলেজ থাকতে হবে যে রুমে কয়টা ফ্যান আছে কয়টা জানালা আছে কয়টা দরজা আছে ঠিক সেভাবে আপনার প্রেজেন্টেশন টপিক হয় যদি কোনো শহর নিয়ে ফর এক্সাম্পল যদি আমি ঢাকা শহরের কথা বলি তাহলে ঢাকা শহর সম্পর্কে আপনার এনাফ নলেজ থাকতে হবে আপনার প্রেজেন্টেশনের যদি ওয়ার্ড লিমিট হয় ওয়ান তাহলে আপনাকে প্রিপেয়ার করে রাখতে হবে ফিফটিন থাউজেন্ড কেন বিকজ যখন আমরা কথা বলতে যাই তখন কিন্তু আমরা অনেক ইনফরমেশন অনেক ওয়ার্ড ভুলে যাই যেটা আমরা বলবো চিন্তা করে যাই আমরা সামনে গেলে প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিংয়ের সময় সেটা বলতে পারি না দ্যাটস ওয়াই আপনার যতটুকু দিতে হবে তার থেকে বেশি প্রিপারেশন নিয়ে রাখতে হবে ওয়েল নেক্সট আপনার প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ে অলওয়েজ একটা মেসেজ থাকতে হবে মেসেজটা যেই মেসেজটা মানুষ শুনবে কিংবা মানুষের কাছে পৌঁছাবে মানুষ আকৃষ্ট হবে আপনার প্রেজেন্টেশন কিংবা আপনার পাবলিক স্পিকিং এর উপর আচ্ছা কেউ কি এই ঘটনাটার সাথে রিলেট করতে পারেন স্কুল কলেজে যখন আমরা যেতাম কোনো সাংস্কৃতিক প্রোগ্রামের আগে যখন সিনিয়ররা এসে ভাষণ দিত অনেকেই কি হতো বোর হয়ে ঘুমিয়ে পড়তো ওয়েল সো এই ঘটনাটা কেন ঘটতো এই ঘটনাটা হতে পারে অনেকগুলো রিজনে যে আমরা হয়তো যে ইনফরমেশনগুলো উনি দিচ্ছে সেটা আমাদের কাছে শুনতে ভালো লাগছে না কিংবা আমরা হয়তো সেটার প্রতি ইন্টারেস্ট পাচ্ছি না কিংবা আমরা হয়তো মনোযোগী দেইনি সো মানুষকে আপনার প্রতি যদি আকৃষ্ট করতে চান যে আপনার কথা শোনাতে চান ওয়েল কথা শোনাতে চাওয়া মানে এখানে বলা হচ্ছে না যে আপনি তাকে বকাঝকা করবেন মানে হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশন দিবেন বা আপনি যখন কথা বলবেন পাবলিক স্পিকিং করবেন তখন পাবলিক আপনার কথা কেন শুনবে ফার্স্ট দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পাবলিক চুজ করে না যে আপনার কথা তারা শুনবে অর না সো সেই দশ সেকেন্ডের মধ্যে আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে যেন সবাই আপনার কথায় বা আপনার টপিকে ইন্টারেস্ট পায় ওয়েল তার মানে হচ্ছে আপনার প্রেজেন্টেশনের স্টার্টিংটা বা বিগিনিংটা অনেক সুন্দর হতে হবে সেটা হতে পারে একটা অ্যাক্টিং দিয়ে সেটা হতে পারে কোনো গল্প দিয়ে কিংবা সেটা হতে পারে কোনো ছোট মেসেজ দিয়ে সো গল্প মেসেজ অ্যাক্টিং এগুলো আপনার প্রেজেন্টেশনটাকে আরও অনেক বেশি রিচ করে ফেলে আরও অনেক বেশি সুন্দর করে ফেলে সো মানুষ যখন প্রথমেই দেখে যে একটা মানুষ অ্যাক্টিং করছে আচ্ছা তখন তারা ভাবে ওয়েল লেটস লার্ন অথবা লেটস লিসেন যে সে বাকি কি বলে ঠিক সেভাবেই হচ্ছে আপনি যখন টোস্ট মাস্টারের প্রেজেন্টেশনগুলো যদি দেখেন দেখবেন ওয়ার্ল্ডের বড় বড় যত প্রেজেন্টাররা আছে তারা কিন্তু অ্যাক্টিং কিংবা ম্যাসেজ এইভাবেই স্টার্টটা করে ওকে নেক্সটে যদি আমি চলে যাই টোন ওর ভয়েস এটা অনেক বেশি ইম্প্যাক্ট করে একটা প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিকিংয়ে আমরা নর্মালি বাংলায় যখন কথা বলি তখন কি কথা বললে আমরা যখন এক্সপ্রেশন দেই তখন কি আমরা খুশি হয়ে গেলে হয়তো আমাদের টোনটা একটু আপ হয়ে যায় মন খারাপ হলে আমরা একটু লো হয়ে কথা বলি যখন রাগ করি তখন কিন্তু টোনটা অন্যরকম হয়ে যায় সো টোনের ডিফারেন্সটা আমাদেরকে ইংলিশেও আনতে হবে এখন আপনি যদি ইংলিশে কথা বলার সময় বা প্রেজেন্টেশন দেওয়ার সময় একই টোনে কথা বলে যান তাহলে কিন্তু মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং আপনার প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ে সে আর মনোযোগ দিবে না অ্যান্ড যখন তারা মনোযোগ দিবে না আপনিও কিন্তু নার্ভাস হয়ে যাবেন সো তার মানে হচ্ছে এই যে টোন বা ভয়েসের আপ ডাউন এবং খেলাটা কিন্তু আপনাকে অবভিয়াসলি মেনটেন করতে হবে হতে পারে যে আপনি কথা বলতে বলতে হুট করে একটা মজার কথা বলছেন তখন আপনার সেটা এক্সপ্রেশন অ্যান্ড টোনে হাই করে ফেলতে হবে সেমভাবে আপনি হয়তো খুব ইমোশনাল একটা কষ্টের স্টোরি বলছেন যে কোনো একটা ছেলে ছিল সে খুব কষ্ট করে পড়াশোনা করেছে সেই যে কষ্টটা এটা আপনাকে ভয়েসে আপনার অ্যাক্টিংয়ে আপনার স্কিলে কিন্তু ফুটিয়ে তুলতে হবে সো এই ব্যাপারগুলো পরে যেটা আসে সেটা হচ্ছে যে এন্ডিং এন্ডিংটা খুব স্মুথ হতে হবে যেন মানুষ আপনার প্রেজেন্টেশনটা অলওয়েজ মনে রাখে বা মনে রাখে উনি একজন ভালো বক্তা যার কথা শুনতে ভালো লাগে বা যার স্পিকিং খুব শ্রুতিমধুর কিংবা যার প্রেজেন্টেশন নিয়ে মানুষ আরও বেশি আগ্রহী হয়ে থাকে আপনারা যদি টোস্ট মাস্টারের ভিডিওগুলো দেখেন দেখবেন যে সেখানে যে উইনাররা আছে তাদের এক একজনের প্রেজেন্টেশন এক একজনের পাবলিক স্পিকিং অনেক সুন্দর আর আমরা কিন্তু পুরোটা শুনি খুব ইন্টারেস্ট নিয়ে যে সে এরপর কি বলছে এরপর কি বলছে অ্যান্ড এন্ডিংয়ে এসে খুব সুন্দর একটা মেসেজ বা একটা ইম্প্যাক্ট ফেলতে হবে আপনার অডিয়েন্সের উপর যারা আপনার প্রেজেন্টেশনটা এতক্ষণ ধরে শুনছে সো এই ইম্প্যাক্টটাই তাকে কিন্তু আপনার পরবর্তী প্রেজেন্টেশন না হওয়া পর্যন্ত আপনার কথা তাকে মনে করিয়ে রাখবে সো ইজি স্টেপগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিকিং করে ফেলতে পারেন সো আমি আরেকবার একটু সহজে যদি আপনাদেরকে বলি যে কি কি করতে হবে স্টার্টিংটা খুব সুন্দর হতে হবে স্টার্টিংয়ে আপনি একটা অ্যাক্টিং একটা মেসেজ কিংবা একটা স্টোরি দিয়ে শুরু করতে পারেন দেন মাঝে আপনার খুব সুন্দর করে ইনফরমেশন বা এনাফ নলেজ থাকতে হবে যেই টপিকটা নিয়ে আপনি কথা বলছেন অ্যান্ড এন্ডিংটা খুব স্মুথ হতে হবে যেন অডিয়েন্সের উপর একটা ইম্প্যাক্ট পড়ে very easy right so what are you waiting for let's practice আপনারা সবাই এই ভিডিওটা যারা যারা দেখছেন এরপর সবাই কিন্তু একটা করে প্রেজেন্টেশন বানানোর ট্রাই করবেন so yes that's all for today thank you so much for listening this and watching this video keep your eyes on our page for more videos take care bye bye